সময়টা উনিশশো সাল ভারতীয় ক্রিকেট দলে হঠাৎ ডাক পেল কলকাতার ১৯ বছরের এক তরুণ যুবা সে সময়টাতে বোর্ডেও চাকরি করতেন এক বাঙালি কর্মকর্তা সবাই এসে সেই ভদ্রলোককে ধরে বললেন আপনাদের রাজ্যের ছেলে দলে ডাক পেয়েছে এবার মিষ্টি খাওয়ান ভদ্রলোক তখন বিনম্র হাসি দিয়ে উত্তর দিলেন মিষ্টি তো অবশ্যই খাওয়াবো তবে সে জাতীয় দলের ডাক পাওয়ার কারণে নয় বরং ভারতের ক্রিকেট একটা রত্ন পেয়েছে সে কারণে ভদ্রলোক মিথ্যে কথা বলেননি কারণ সেই উনিশ বছরের তরুণী পরবর্তীতে হয়েছেন ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন এবং তার সময়ের অন্যতম সফল ক্যাপ্টেন হয়েছেন ভারতীয় ক্রিকেটের মহারাজ তিনি আর কেউ নন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলি উনিশশো সালের আট জুলাই কলকাতার বেহালায় একটি প্রতিষ্ঠিত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় এবং মাতার নাম নিরূপা গঙ্গোপাধ্যায় ছোটবেলা থেকেই সৌরভের প্রিয় খেলা ছিল ফুটবল কিন্তু বড় ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তখন ইতিমধ্যে বেঙ্গল ক্রিকেট দলের একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার ছিলেন বড় ভাইয়ের কথাতেই সৌরভকে ক্রিকেট কোচিংয়ে ভর্তি করায় তার বাবা সৌরভ বাহাতি ব্যাটসম্যান হলেও মজার বিষয় হচ্ছে সে ছিল মূলত ডান হাতে কিন্তু বড় ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ছিলেন বাহাতে তাই বড় ভাইয়ের সরঞ্জাম ব্যবহার করার জন্যই সৌরভ বা হাতে খেলা শুরু করেন এবং বাম হাতের ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আন্তর্জাতিক ক্রিকেটের সেরা বাহাতি ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি তেরোটি টেস্টে সাত হাজার দুশো রান করেছেন এর মাঝে ব্যক্তিগত সেরা ইনিংস দুশো উনচল্লিশ রানের ব্যাটিং গড় বিয়াল্লিশ দশমিক এক সাত একই সাথে তিনশো এগারোটি একদিনের ম্যাচে সৌরভের মোট রান এগারো হাজার তিনশো তেষট্টি ব্যক্তিগত সেরা একশো তিরাশি রান আর গড় অতিমানবীয় একচল্লিশ দশমিক শূন্য দুই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বেশ কার্যকর ছিলেন সৌরভ জুটি ভাঙায় তিনি ছিলেন সিদ্ধহস্ত বাহাতি ব্যাটসম্যান সৌরভ ডানহাতে বোলিং করতেন তিনি তার ক্যারিয়ারে বত্রিশটি টেস্ট এবং একশোটি ওয়ানডে উইকেট নিয়েছেন তবে সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের দাদা হয়ে উঠেছিলেন তার অধিনায়কত্ব দিয়ে সময়টা তখন দু সমস্যা একের পর এক ম্যাচ ফিক্সিং এর অভিযোগে টালমাটাল ভারতীয় ক্রিকেট দলের সেরা ক্যাপ্টেন মোহাম্মদ আজহারুদ্দিন হলেন নিষিদ্ধ সে অবস্থায় দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন প্রিন্স অফ ক্যালকাটা খ্যাত সৌরভ গাঙ্গুলি দলকে তিনি এক সুতোয় বাঁধেন অধিনায়ক থাকাকালীন তিনি নির্ভীক এবং তরুণ নির্ভর একটি দল তৈরি করে দিয়েছেন তার হাত ধরে ভারতের ক্রিকেটে জায়গা করে নিয়েছিল সেবাগ যুবরাজ সিং জহির খান এবং ধোনির মতো তারকারা যাদের উপর ভর করে দু সালে ভারতের দীর্ঘদিনের বিশ্বকাপ খরা মিটে সৌরভ শান্ত স্বভাবের হলেও দু সালে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জয় পাওয়ার পর লর্ডস হোয়াইটহাউসের বেলকনি থেকে জামা খুলে উড়িয়েছিলেন তিনি যা আজও আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম অধিনায়ক হিসেবে দারুণ সফল হলেও দু সালের পর ব্যাট হাতে মলিন হয়ে পড়ে সৌরভের পারফরম্যান্স সৌরভকে শারীরিক ও মানসিকভাবে অক্ষম বলে অধিনায়কত্ব এবং দল থেকে বাদ দেন কোচ গ্রেগ চ্যাপেল অনেকেই ভেবেছিল সৌরভের ক্যারিয়ার বুঝি এখানেই শেষ তবে সৌরভ দমে যাওয়ার পাত্র নন মহারাজ সৌরভ দলে ফিরেছিলেন মহারাজের মতোই দু সালে আবার দলে ফিরে ছোটাতে থাকেন রানের ফুলছুরি দু বিশ্বকাপে দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি একই বছর পাকিস্তানের ইংল্যান্ডের সাথে করেন ক্যারিয়ার সেরা দুশো উনচল্লিশ রান এরপর দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতি টানেন সৌরভ যদিও আইপিএল খেলেছিলেন তিনি শুরুতে ছিলেন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক কিন্তু খারাপ পারফরমেন্সে প্রথমে অধিনায়কত্ব এবং পরে দলে জায়গা হারান তিনি আইপিএল এ পরে তিনি খেলেছিলেন পুনের হয়েও যদিও আইপিএল ক্যারিয়ারে বলার মতো তেমন কিছু করতে পারেননি সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে অবদানের জন্য দু সালে সৌরভকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে ভারত সরকার দু সালে সৌরভের আত্মজীবনী সেঞ্চুরি ইজ নাট এনাফ প্রকাশিত হয় তবে মাঠের বাইরেও বেশ সরব দাদা সৌরভ সৌরভ গাঙ্গুলি জি বাংলায় তার সঞ্চালনায় দাদাগিরি দুই বাংলা মিলেই বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান দু সালের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নিযুক্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায় খেলোয়াড়ি ও ব্যক্তিগত জীবন মিলিয়ে সৌরভ গাঙ্গুলি যে কোনো ক্রিকেটারের জন্যই অনুকরণীয় এক আইকন